উর্বেলা সতীর বিহিয়া হালো ওরে সাবান গামছা দিয়ালো বেহুলা হেলিয়া সাগরিকা হওয়া আসেন সকালে কম অন কম না আমি সকালে কম Ha ha ha ha!